সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবার এবং আপওয়ার্কের মানুষের কিছু ভুল ধারণা নিয়ে বা আমরা ভুলভাবে শুনে আসতেছি ফাইবার এবং আপওয়ার্কের কিছু বিষয় তো আজকে আমি দুইটার সাথে ফাইবার এবং আপওয়ার্কের সাথে কিছুটা কম্পেয়ার করব বা মিলাবো যে ফাইবার এবং আপওয়ার্ককে আপনি কতটা সহজে কাজ করতে পারেন যদি আপনি সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনা পান তাহলে যদি আপনার ফাইবার মার্কেট প্লেসটা আমরা যারা প্রথমে আমরা কিন্তু সবাই মোটামুটি যারা ফ্রিলান্সিং করতে আসি তাদের বেশিরভাগই কিন্তু ফাইবার থেকে উঠে আসে বা ফাইবারের হাত ধরেই কিন্তু আস্তে আস্তে আদার্স মার্কেট প্লেস হতে পারে Upwork freelancer People Per Hour Guru এগুলোতে কিন্তু আমরা সাইন করি হ্যাঁ তো এখানে আমাদের যে সমস্যাটা হয় আমরা প্রথম থেকেই শুনে আসি যে আমরা নতুন নতুন ফ্রিলান্সিং শিখতে যাচ্ছ কোথায় যাবা আমরা প্রথমেই সবার টার্গেট থাকে ফাইবারে সহজেই কাজ পাওয়া যায় এবং এখানে যদি ভালোভাবে প্রোফাইল তৈরি করা যায় তাহলে কিন্তু আমরা খুব সহজে অর্ডার পেতে পারি বা গিগ বানাইলে অর্ডার পেতে পারি কিন্তু যখনই বলে যে আপরকে আমি কাজ করতে চাই বলে যে না না আপরকে যাওয়া যাবে না আপরকে অনেক হাই ওইখানে লাইভে ইন্টারভিউ চায় বা লাইভ ইন্টারভিউ দিতে হয় ভিডিও কলে কথা বলতে হয় আমি তো ইংলিশ জানি না উপায় কী তাহলে আপরকে কি আমরা কাজ করতে পারবো না বা আপরকে ড্যাশবোর্ডটা আমি বুঝি না এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি ফাইবারটাকে পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারেন বা ফাইবারকে যদি আপনি টোটালি নিজের মাথাতে নিতে পারেন যে ফাইবারে কোথায় কী আছে আপনি বুঝতেছেন প্রপারলি শিখছে মানে শিখছেন মার্কেট প্লেসে সব কিছু আপনি জানেন তাহলে ফাইবার এবং আপওয়ার্ক দুইটাতেই একসাথে কন্টিনিউ করতে পারবেন ফাইবার এবং আপওয়ার্কের কিছু ডিফেন্স আছে মানে কিছু টোটাল কথা হচ্ছে কিছু আপনার মিলবে না আবার কিছু মিলবে তো যদি ফাইবারে আপনি টোটালি কাজ করতে পারেন তাহলে আপনি আপরকেও কাজ করতে পারবেন দুইটা সিমিলার ধরতে গেলে সেম কিছু সিমিলার এইট্টি পার্সেন্ট মিলে যাবে আপনার সাথে তারপরে কিছু জিনিস আছে মিলবে না এটা স্বাভাবিক এক একটা মার্কেট প্লেসের অ্যালগোরিদম এক এক রকম থাকে বা এক এক ডিজাইন থাকে এটা স্বাভাবিক তো আমাদের প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদেরকে বলা হয় যে আপরকে লাইভ ইন্টারভিউ চলে তো যেখানে তোমাকে ইংলিশে অনর্গল কথা বলতে হবে বাইরের সাথে লাইভে প্রতিটা লাইভে ইন্টারভিউ দিতে হবে এখন সবগুলো ক্যাটাগরিতে যে আপনাকে লাইভ লাইভে ইন্টারভিউ দিতে হবে এরকম না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে লাইভ ইন্টারভিউ দিতে হবে যেমন ফাইবারেও আমাদের কিন্তু লাইভ ইন্টারভিউ দিতে হয় যখন বায়ার বলে যে আমাদেরকে মান্থলি বেসিতে মান্থলি বেসিকে আমাদের হায়ার করবে বা মান্থলি হিসাবে আমাদেরকে স্যালারি দিবে বা আমাদের সাথে দীর্ঘদিন কাজ করবে সেই জন্য কিন্তু আমাদেরকে লাইভে ইন্টারভিউ দিতে হয় বা লাইভে আমাদের সাথে কথা বলতে চায় দেখি তোমার কি অবস্থা তোমার চেহারা কীরম তুমি কাজ কীরম পারো একটু কনভারসেশন হয় এখানে যে হাই কোয়ালিটি কনভারসেশন লাগবে এরকম না এখন হ্যাঁ আপরকে যারা কাজ করে তারা বেশিরভাগই হচ্ছে ফাইবারে মোটামুটি লেভেল টু টপ রিলেটেড সেলাররা এবং কেউ আছে নতুনে সপ্রথমে যে আপরকে কাজ শুরু করছে তো তারা কিন্তু এখানে কাজ করে আর এখানে আপরকে যারা যায় মোটামুটি খুবই এক্সপিরিয়েন্স পারসন যে আপনাকে কোনো একটা টপিক ভালোভাবে শিখতে হবে সেটার উপর বেস করে আপনাকে আপরকে যে প্রোফাইল তৈরি করতে হবে এবং সেই ক্যাটাগরির উপর বেস করে আপনাকে কাজগুলো করতে হবে তো যাই হোক অনেক কথা বললাম এখানে ভয় পাওয়ার কিছু নাই আপনারা আসতে পারেন ফাইবারের যে অবস্থা শুধু অ্যাকাউন্ট চলে যাচ্ছে শুধু অ্যাকাউন্ট চলে যাচ্ছে এই সুযোগে আপনারা আপরকের দিকেও আসতে পারেন আপরকে একটা ভালো একটা প্ল্যাটফর্ম তো এখানে এখন প্রোফাইল অ্যাপ্রুভ হচ্ছে যদি আপনি সঠিকভাবে প্রোফাইল তৈরি করেন তাহলে এখানে অ্যাপ্রুভ হচ্ছে কোনো ব্যাপার স্যাপার নাই আগে অ্যাপ্রুভ নিত না কিন্তু এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেয় আমি রিসেন্টলি অ্যাকাউন্ট করছি এর আগে আমার এক বছর আগের একটা অ্যাকাউন্ট আছে তো এখানে খুব একটা কষ্ট করতে হবে না আপনাকে অ্যাকাউন্ট নিয়ে এত হ্যাসাল পোহাতে হবে না তো আসুন বিষয়গুলো একটু দেখি যে ফাইবার এবং আপওয়ার্কের সিস্টেমটা কীরকম তো ফাইবারে যেমন আমরা এখানে সার্চ করলে এখানে আমরা সার্চ করি হচ্ছে গিগ ধর ধরেন আমার একটা কি লাগবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার বা সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগবে marketing okay social media marketing লেখে আমি সার্চ করলাম দশ হাজার সার্ভিস বের হচ্ছে এটারে আমরা বলি হচ্ছে গিক ওকে এটারে আমরা বলা হয় গিক এখানে গিক শো করতেছে ওকে আর আপর্কের বাসায় এই গিকটারে বলা হয় প্রজেক্ট তো আপনি আপরকে এখানে আসবেন এখান থেকে যদি আপনার অন্য কিছু সিলেক্ট থাকে এখানে অনেক কিছু আছে হ্যাঁ আপনি ডাইরেক্ট প্রজেক্ট সিলেক্ট করুন প্রজেক্ট সিলেক্ট করে এখানে ধরেন আমি এই কথাটা লিখে দিব আপরকেও কিন্তু গিক বানানোর সিস্টেম আছে সেটারে বলা হয় প্রজেক্ট ওকে তো ধরেন আমি এখানে সার্চ করব। এটা সাইন আপ করলে আরও বিস্তারিত অনেক কিছু দেখতে পারবেন আপনারা তো এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই কথাটা এখানে যদিও আমাদের আমি আজকে সার্ভিস রিসার্চ করে দেখাচ্ছি না কোন সার্ভিস নিয়ে আপনারা কাজ করবেন কারণ হচ্ছে এটা আপনার রুচি ঠিক আছে আমি জাস্ট টোটাল সার্ভিসগুলো দেখাচ্ছি দেখেন এখানেও ফাইবারেও ফাইবারে যেমন গিক হয় এখানে এটারে বলা হয় প্রজেক্ট একদম সিম্পলি দেখেন এগুলোরে বলা হয় প্রজেক্ট তো আপনি যেভাবে গিক তৈরি করেন সেম এখানেও আপনাকে প্রজেক্ট তৈরি করতে হবে কিন্তু ড্যাশবোর্ড সিস্টেম একটু আলাদা কিন্তু সব কিছু সেম টু সেম তো চলুন আমরা একটা গিক ওপেন করি ধরেন এই লোকটার গিক আমরা ওপেন করি অথবা এই মেয়েটার গিক আমরা ওপেন করি আর এখানে মোটামুটি যদি আপনি এক বছর কাজ করতে পারেন তাহলে আই হোপ যে আপনি এখান থেকে কয়েক লক্ষ ডলার ইনকাম করা কোনো ব্যাপার না আপার সম্পর্কে মোটামুটি সবাই কিন্তু জানে ওকে তো এখানে দেখেন আমরা যখন গিক ওকে সরি আমি তার গিকে চলে যাই হ্যাঁ মার্কেটিং ওকে আমি গিকে ছিলাম মেবি পোর্টফোলিও গিক ওকে নিচের দিকে গিক দেখেন অনেক গিক দিছে তারা তো আমি কোন গিকে ছিলাম আমি একটু কষ্ট না করে এখান থেকে আবার ক্লিক করে চলে যাই ঠিক আছে ওইভাবে খোঁজার দরকার নাই তো ওকে যাই হোক আমি কিন্তু গিকে চলে আসলাম এখান থেকে আপরটা আমি কেটে দিতে পারি অথবা আমি ফাইবার থেকে একটা গিক আমি ওপেন করি ওকে এই দুইটা আমি এক জায়গায় রাখলাম তো এখানে জিনিসটা আপনাদের একটু বোঝানোর জন্য আসলে আজকে আমি ক্লাসটা করতেছি আর আপনাদের কিছু ভয় ভীতি ভাঙিয়ে দেওয়ার জন্য আজকে ক্লাসটা তো দেখেন মিলটা কত দূর তো এখানে দেখেন প্রথমে আমাদের গিকের ভিতরে থাকে হচ্ছে একটা টাইটেল টাইটেল থাকে প্রথমে কি থাকে টাইটেল তারপরে উপরে থাকে হচ্ছে ক্যাটাগরি আর নিচে একটা ব্যানার একটা প্রাইসিং তারপরে এখানে কিছু প্ল্যাটফর্ম যেগুলোর মাধ্যমে আমরা মানে আরও কাস্টমার কাছে পৌঁছাইতে পারি প্ল্যাটফর্ম ট্রাইব কি কি ধরনের টুলস ব্যবহার করবো এগুলো এগুলোই কিন্তু থাকে হ্যাঁ প্রাইসিং থাকে এগুলো আপরকে দেখেন এই প্রজেক্ট এটার বলা হয় প্রজেক্ট আপরকের বাসায় বলা হয় প্রজেক্ট এই প্রজেক্টের ভিতরে কী আছে দেখেন উপরে digital marketing social media marketing এগুলো কিন্তু ক্যাটাগরি স্যাম মিলছে দেখেন আমাদের দুটার সাথে কিন্তু স্যাম টু স্যাম মিলছে ওকে এবার যদি আপনি টাইটেলে আসেন আমরা ফাইবারে শুরু করি আই উইল ডু মানে হচ্ছে আমি কি করব ফাইবারের বাসায় হচ্ছে আমি কি করব মানে ফাইবার শুরু হয় আই উইল থেকে আমি কি করব আর আপরকের বাসা শুরু হয় ইউ উইল তুমি কি পাবে ইউ উইল গেট তুমি কি পাবে মানে তুমি কি পাবে আর আমি কি দিব দুইটা কিন্তু ডিফেন্ড একটু ডিফেন্ড এখানে প্রতিটার ভিতরে দেখবেন যা ইউ উইল দেওয়া থাকবে ইউ উইল গেট এরকম দিতে পারবেন আপনি উইল দেওয়া থাকবে ইউ উইল তারপরে বাকিটুকু আপনার ঠিক আছে বিষয়গুলো আলাদা তো দুইটা কিন্তু সেম টাইটেল একটাতে শুরু হয় আমি কি করব আর একটা তুমি কি পাবে ঠিক আছে এবার আসেন দুটা মিলে গেল এবার আসেন এখানে দেখেন কতগুলো অর্ডার কমপ্লিট করছে সেটা আমি দেখতে পাচ্ছি আপর কেউ এখানে দেখেন কতগুলো অর্ডার কমপ্লিট করছে সেটা রিভিউ কি সেটা দেখতে পাচ্ছেন এবং টপ রিলিডেস টপ টপ রেটেড ওকে এখানে দেখাচ্ছে টপ রেটেড আর এখানে দেখাচ্ছে কি লেভেল টু ঠিক আছে তো সেম এটা মাঝখানে এটা একটু ওইদিকে ওকে ফাইন ফাইবারের বাসায় এখানে তেরোটা অর্ডার চলতেছে আর আপর্কের বাসায় এখানে একটা অর্ডার চলতেছে তার ওকে আর আপর্কের মজার বিষয় হচ্ছে প্রতিটা গিগের জন্য আলাদা আলাদা রিভিউ দরকার পড়ে না আপনার টোটাল মোট রিভিউগুলো আপনার প্রতিটা গিগের ভিতরে শো করবে বিষয়গুলো বুঝতে হবে আপনাকে এবং পাশের দিকে দেখেন একটা সুন্দর করে প্রাইসিং দেওয়া আছে আমাদের কিন্তু ফাইবারে সুন্দর করে একটা প্রাইসিং দেওয়া আছে এখানেও তিনটা প্রাইসিং দেওয়ার অপশন আছে দেখছেন স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এখানে সেম স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্রাইসিংগুলো আছে তারপরে কি আছে আমরা যদি এখানে ইমেজ দেখি তাহলে আমাদের সাথেও ইমেজের সাথে কিন্তু মিল আছে ওকে তারপরে আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে একটা সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন পাবো শর্ট ডেসক্রিপশন বা অ্যাবাউট গিগ ডেসক্রিপশন এখানেও দেখেন সেম ডেসক্রিপশন কিন্তু আমরা পেয়ে যাব দেখেন সুন্দর করে একটা ডেসক্রিপশন ফাইবার লেখছে এবং আপরকেও লেখছে এবং নিচের দিকে কিন্তু একটা প্রাইসিং আবার দেখাচ্ছে এই প্রাইসিংটা ফাইবারেও দেখায় একটু আমরা নিচের দিকে আসলে এই প্রাইসিংটা এখানে দেখায় কিন্তু আপার গিগ ডেসক্রিপশনের ওইখানে দেখায় ঠিক আছে মানে টোটাল প্যাকেজটা তো সেম টু সেম ওকে এবার এখানে কিছু জিনিস আছে এটা বলা হয় এফএ কিউ বা কোশ্চেন কিছু কোশ্চেন থাকে সেটা তো এখানে আপনি এফএ কিউটা আমরা নিচের দিকে বসাই অনেকে আসে বসায় না এই যে দাঁড়ান মানে এফএ কিউ এখানে আছে ওকে তাহলে দেখেন সব কিছুই মিল আছে এখানে রিভিউগুলো দেখতে পাচ্ছেন আপরকে ফাইবারে ওই রিভিউগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানেও প্রোফাইল দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ট্যাগগুলো দেখা যাচ্ছে না এখানে এক্সট্রা কী বসাইছে তারা এক্সট্রা বসাইছে হচ্ছে আপনি যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছেন আমাদের ফাইবার গিকের ভিতরে যে রিকোয়ারমেন্টটা দিতে হয় সেটা ভিতরে সেটা আমরা দেখতে পারি না তারা কী কী রিকোয়ারমেন্ট ব্যবহার করছে কিন্তু আপরকে সেটা হয় না আপরকে ডাইরেক্টলি দেখানো যায় যে এই এই রিকোয়ারমেন্টগুলো এখানে ব্যবহার করা হয়েছে বিষয়গুলো বুঝতে পারছেন এই হচ্ছে কাহিনী এবং এখানে কিছু তার তার গিক ওকে একটু আমি ইয়া করি হ্যাঁ হ্যাঁ এখানে তার গিক বাকি গিক উপরের দিয়ে তার দেখাচ্ছে এবং কিছু পপুলার গিক নিচে দেখাচ্ছে এটারও বলা হয় ফাইবারেও সেম এটারও ফাইবার নিচ থেকে প্রচার করে হ্যাঁ এটার বলো প্রচার পিক তো এখানেও দেখেন কিছু এরকম শো করতেছে তো আমরা দেখতে পাইলাম যে আপক এবং ফাইবার দুটা গিগ মানে একটার বলা হয় গিগ আর একটা বলা হয় প্রজেক্ট দুইটা কিন্তু স্যাম টু স্যাম শুধু আমাদেরকে প্রপারলি কাজটা শিখতে হবে এবং প্রসেসগুলো জেনে অ্যাকাউন্ট করতে হবে এবং গিকগুলো সাবমিট করতে হবে আমরা চাইলে আপরকেও কিন্তু রিভিউ নিতে পারি আমাদের ক্লায়েন্টের মাধ্যমে আমাদের যদি কোনো প্রিমিয়াম বা পারমানেন্ট ক্লায়েন্ট থাকে সেগুলোর মাধ্যমে আমরা রিভিউ নিয়ে কিন্তু আমরা পাঁচটা রিভিউ নিলে কিন্তু ষোলো উইকের মাধ্যমে ষোলো উইকের ভিতরে কিন্তু আপনি এক হাজার ডলার ইনকাম করতে পারলে টপ রিলেটেড হয়ে যাবেন টপ রেটেড হয়ে যাবেন হ্যাঁ তো তারপরে পাঁচটা রিভিউ পেয়ে গেলেই কিন্তু আপনি মোটামুটি একটা মানে একটা পজিশন তৈরি করে ফেলবেন আপরকে তো আপরকে অ্যাকাউন্টের যদি কোনো প্রবলেম হয় যেমন আপরকে যদি আপনার প্রোফাইলের প্রবলেম হয় বা বায়ারে আপনার নামে রিপোর্ট করছে সেটা কিন্তু আপনি র্যাপ মানে আপিল করতে পারবেন সহজেই আপিল করতে পারবেন তার সাথে কথা বলে বাকি কাজগুলো কিন্তু মিটিয়ে নেওয়া যাইতে পারে কি প্রবলেম যদি কার ভুল সেটা তারা তদন্ত করে কিন্তু ফাইবারে কিন্তু কোনো তদন্ত নাই ডাইরেক্ট অ্যাকাউন্ট ব্যান্ড সাসপেন্ড হ্যান ত্যান কী একটা ঝামেলা বলেন তো এবার আপারকে একটা জিনিস বিষয়গুলো বুঝতে হবে আপনার আমরা ফাইবারে গিক দেই প্রবলেম করে যে এই গিগটার রিভিউ থাকে না হ্যান ত্যান আপরকে কিন্তু সেটা না আপনি গিগ বানাইলেন ফাইবারে এক মাস ছয় মাস অর্ডার পাওয়ার পরে আপনার গিগ বা বলতেছে আপনার গিগ ভায়োলেশন করছে তো এখন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড না গিগ ডিনাইট কিন্তু আপরকে মজার বিষয় হচ্ছে তারা সময় নেয় যে এই গিগটা কোথায় কি মিস্টেক আছে বা কোথায় কি মিসলিডিং ওয়ার্ড ব্যবহার করছেন সেগুলো তারা রিভিউ করে দেখে যে এখানে এখানে সমস্যা তুমি এটা ঠিক করো একটা করে গিগ রিভিউতে থাকে সাত মানে একদিন তিন দিন থেকে এক থেকে একুশ দিন এক মাস পর্যন্ত রিভিউ থাকে একটা করে গিগ প্রসেসিংয়ে তারপরে তারা যদি মনে হয় যেখানে ফুল হয়েছে তাহলে আপনার গিগটা কিন্তু পাবলিক করে দিবে এখানে আমার কাছে এইটাই ভালো লাগছে যে পরবর্তীতে কোনো ঝামেলা হয় না হ্যাঁ ঝামেলা আপনার সাথে বাইরের সাথে হতে পারে ঠিক আছে তারপরেও আপনাকে মার্কেট প্লেস এবং কথা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে দুইটাই করতে হবে তো আমি মনে করি আপনারা যারা আছেন নতুন তো চাইলে আমার সাথে কন্টিনিউ করতে পারেন আপওয়ার্ক এবং ফি ফাইবার ওকে অথবা চাইলে ফ্রিলান্সার নিয়েও আমরা এগোতে পারি যদি আপনারা চান যে সম্পূর্ণ আপওয়ার্কের টুইটারে অ্যাকাউন্ট থেকে শুরু করে কাজ নেওয়া পর্যন্ত সমস্ত কিছু প্রজেক্ট দেখানো তাহলে আমি ট্রাই করব আপনাদের জন্য নতুন কন্টেন্ট রেডি করার জন্য তো আশা করি যে আপনাদের একটু হলেও উপকার লাগলো আজকের ক্লাসটা মোটামুটি আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে আপরকে খুব একটা যে হ্যাসাল পোহাতে হয় ওইরকম না আপনাকে একটু সমস্যা হচ্ছে বিট কিনতে হয় বিট কিনতে হয় হ্যাঁ কিন্তু ফাইবারে বিট কিনতে হয় না কিন্তু ফাইবারে তো এখন বাইরে রিকোয়েস্টই তুলে দিয়েছে বুঝতে হবে আপনাকে বি পাশে সবারই আসে না যারা প্রফেশনাল তাদেরকে বিপগুলো দেয় মানে যাদের মনে হয় যে অর্ডার পাইতেছে তাদেরকে প্রমোশন অপশন আছে সেটা যাদের দেয় তারা অর্ডার পায় কিন্তু আপরকের এখানে কোনো অ্যালগোরিদম নাই মানে তেমন অ্যালগোরিদম নাই যে আপনার এতগুলো অর্ডার করছেন তো আপনি গিকগুলো প্রথম পৃষ্ঠায় চলে আসলো হ্যান ত্যান এরকম না ঠিক আছে এখানে তারা যেটা মনে হয় তাদের গিক মানে আপরকের প্রজেক্টগুলো তাদের মতো করেই চলে খুব ভালো একটা জায়গা যদি ভয় পান যে আমি ইংলিশে খুবই দুর্বল আমি কি আপরকে কাজ করতে পারবো আপনি ফাইবারে যদি কাজ করতে পারেন আপরকেও কাজ করতে পারবেন ভয় পাওয়ার কোনো কারণ নাই কিছু কিছু প্রজেক্ট আছে আপনাকে হয়তো আপনাকে কলে ডাকতে পারে কিন্তু সবগুলো প্রজেক্টে আসবে না একশোটা ক্লায়েন্টের ভিতরে দশটা ক্লায়েন্ট আপনাকে এরকম বলতে পারে এটা স্বাভাবিক ঠিক আছে আপনার সাথে দেখা করতে পারেন অথবা যদি কথা বলার দরকার পড়ে তাহলে আপনি ই করবেন অ্যানিডেক্সে কথা বলতে পারেন অ্যানিডেক্সে যদি কথা বলেন ওইখানে কথা বলতে হবে না শুধু মেসেজ লিখে লিখে দিবেন শেষ ঝামেলা শেষ সিস্টেম আছে ভাই ভয় পাওয়া যাবে না ওকে তো আই হোপ যে আপনারা মোটামুটি ভয়ভীতি দূর হয়ে গেল আজকের ক্লাসটা করার পরে আপনাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই আসতে পারেন এটাতে খুবই ভালো একটা মার্কেট প্লেস এত ফাইবারের মতো এত প্যারা দিতেছে না এখন ওকে তো আর আমাদের যারা প্রিমিয়াম স্টুডেন্ট আছে তারা হতাশ হওয়ার কিছু নাই ফাইবারে আপনারা কন্টিনিউ করেন ফাইবারে অর্ডার পাবেন এবং আমরা সামনে আপনাদের ক্লাস তো আছেই আপর্কের টোটাল গাইডলাইন সহ আপনারা কীভাবে সাকসেস হবেন আপর্কের সম্পর্কে সমস্ত কিছু দেখা দেবো ইনশাল্লাহ তো আশা করি আস মোটামুটি আপনাদের উপকারে আসলো আজকের ক্লাসটা তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ